কে তোমাকে রাখবে ধরে অধরে অমন করে কে তোমায় বুঝতে জানে কে তোমারে আধার জ্বালবে আলো অমন করে কে শেখায় বাঁচে আমার মতো কোথায় পাবে কে ভালো কত শত চোখের জল গাটে বাধা অভিযোগ সরে যাক যাক ঝরে যাক বেসুরে আগের মতন অবিরত ব্যথা খুঁজে ফেরে তোমায় অত ওরে যাক যাক ঝরে যাক বেসুরে